রসুল সাল্লাহ কতটা ভালোবাসতে হবে তার প্রকৃত দৃষ্টান্ত সাহাবাগন বহু বছর আগে দেখে গেছেন রসুল সাল্লাহ ভালোবাসায় তারা তাদের ধন সম্পদ ব্যয় করেছেন ব্যয় করেছেন তাদের জীবন জিহাদের ময়দানে হেসে মুখে বিলিয়ে দিয়েছেন রসুল সাল্লাহামের ভালোবাসায় তাদের জীবন যেমন ওদের যুদ্ধে মুসলমানরা যখন কাফেরদের দ্বারা আবিষ্কৃত হয়ে পড়ে তখন তাহলে নিজের শরীরকে ঢাল স্বরূপ ব্যবহার করে রসুল সাল্লাহ আলহি আসাল্লামকে রক্ষা করেছিলেন তা শরীর কাফের তেড়ে ক্ষত বিখ্যাত হয়ে যাওয়ার পরও তিনি নবীর সামনে থেকে এক মুহূর্তের জন্য সরে দাঁড়াননি ছাত্র নিয়ামাতুল্লাহ পিতা আবুল হাসান মীর প্রস্তুত থাকবেন সালমান সাফরিন পিতা হুমায়ুন কবির ছাত্র জামিয়া ইসলামিয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত نحمده ونصلي على رسوله الكريم أما بعد ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া কর্তৃক রসুল সাল্লাহ মোহাম্মত মোহাব্বত ভালোবাসায় আয়োজিত আজকের এই বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি উপস্থিত বিজ্ঞ বিচারক মন্ডলী আর উপস্থিত দূর দূরান্ত থেকে আগত এক জাক রাসুল প্রেমিক মুসলিম ভাইরা সকলকে জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে উষ্ণ শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত উপস্থিতি আজকের এই বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠানে বক্তৃতার বিষয় নির্ধারিত করা হয়েছে রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের মোহাব্বাত ভালোবাসা আমি অতি স্বল্প সময়ে আপনাদের সামনে উক্ত বিষয়ে কিছু আলোকপাত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ সম্মানিত সুদীপ আল্লাহ এমন এক সময় ছিল যখন গোটা পৃথিবীর মানুষ ছিল পথ হারা দিশে হারা হেদায়ত এবং সফলতার পথ সম্পর্কে ছিল অজ্ঞ অথবা আল্লাহ রাবুল আলমিন হেদায়তের বার্তা দিয়ে প্রেরণ করলেন রাসুল সাল্লাহ আলহি আসাল্লামকে তিনি আমাদের কাছে সত্য দিন নিয়ে এসেছেন আমাদেরকে সফলতার পথ দেখিয়েছেন তার নূর গোটা পৃথিবীকে আলোকিত করেছেন সম্মানিত সুদীপ আল্লাহ রাবুল আলমিন কোরআনের একাধিক আছে তার নবীকে সম্মানিত করেছেন যেমন তিনি বলেন হে রাসুল আপনি বলে দিন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তবে তোমরা আমাকে ভালোবাসো এবং আমার আনুগত্য করো তবে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের জীবনের গুণাখাতাগুলি মাফ করে দিবেন আর এই ভালোবাসা হচ্ছে ইমানের আলামত কেননা আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন সেই পবিত্র সত্তা আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ তোমাদের কেউ পূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ না আমার মোহাব্বাত তার অন্তরে তার পিতা ও তার সন্তানের চেয়ে অধিক না হবে আর এই ভালোবাসা যেন সকল ভালোবাসার ঊর্ধ্বে হয় ভালোবাসা যেন এমন তীব্র হয় যে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের সম্মান রক্ষার্থে হাজার বার যান কোরবান দিতে দ্বিধা থাকে তাই তো কবি নবীর ভালোবাসায় বলেছেন বালাকাল্লাহুলা বিকামা আলিহি কাশফাত দুজা বিজামা আলিহি হাসুনাত জামি হুসলিহি সল্লু আলহি ও আলিহি মোহতারাম হাজরিন রসুল সাল্লাহ আলাইহি আসাল্লামকে কতটা ভালোবাসতে হবে তার প্রকৃত দৃষ্টান্ত সাহাবাগন বহু বছর আগেই দেখিয়ে গেছেন রাসুল সাল্লাহ আলহামের ভালোবাসায় তারা তাদের ধন সম্পদ ব্যয় করেছেন ব্যয় করেছেন তাদের জীবন জিহাদের ময়দানে রাসুল হেসে মুখে হেসে মুখে হেসে মুখে বিলিয়ে দিয়েছেন রাসুল সাল্লাহ আলহামের ভালোবাসায় তাদের জীবন যেমন ওদের যুদ্ধে মুসলমানরা যখন কাফেরদের দ্বারা আবেষ্টিত হয়ে পড়ে তখন তাল্লাহ রাজাল্লাহ তালা আনহু নিজের শরীরকে ঢাল স্বরূপ ব্যবহার করে রাসুল সাল্লাহ আলাই আসাল্লামকে রক্ষা করেছিলেন তার শরীর কাফেরদের দ্বারা ক্ষত বিক্ষত হয়ে যাওয়ার পরও তিনি নবীর সামনে থেকে এক মুহূর্তের জন্য সরে দাঁড়াননি আর মোহাম্মদ সাল্লাহ আসাল্লামকে শুধু মুসলমানরাই ভালোবাসে না বরং ইহুদি খ্রিস্টানরাও ভালোবাসে যেমন আমরা যদি ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামের দিকে তাকাই সেখানে লেখা রয়েছে বাবা হিসাবে শিক্ষক হিসাবে নেতা হিসাবে সমাজ সংস্কারক হিসাবে মোহাম্মদ হচ্ছে এই পৃথিবীর একজন সুপারম্যান আর এই কথাটি কোনো মুসলমান ভাই লেখে নেই এই কথাটি খ্রিস্টানদের নেতা লিখেছে এরপরে বৌদ্ধদের বর্তমান সবচেয়ে বড় নেতা দালাই লামা শেখ ইন্টারন্যাশনাল কনফারেন্সে বলেছেন মুসলিম বিশ্বের সর্বশেষ নেতা সে কোনো সাধারণ মানব নয় তিনি অতি সংবাদিত মানব হয়ে দুনিয়াতে এসেছেন সম্মানিত উপস্থিতি আমরা রসুল সাল্লাহ আলহাসাল্লামকে আমাদের জানার চেয়েও বেশি ভালোবাসি আর এ কথা শুধু মুখে মুখে বললে চলবে না বরং রাসুল সাল্লাম আলিয়াল্লাম যে সুন্নাত রেখে গেছেন যে ওই রেখে গেছেন তার তা অনুযায়ী যদি আমরা জীবনযাপন করতে পারি তাহলে তাই হবে প্রকৃত ভালো রাসুল সাল্লাহ যে ভালোবাসা যেমন রাসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার সুন্নাতকে অনুসরণ করলো সে যেন আমাকে অনুসরণ করলো আর যে ব্যক্তি আমাকে অনুসরণ করলো সে যেন আমার সাথে জান্নাতে প্রবেশ করলো সুতরাং আমরা আল্লাহ রবুল আলমীর কাছে একটি দোয়া করি যে তিনি যেন তার আদেশ এবং রাসুলের সুন্না মোতাবেক আমাদের জীবনযাপন করার তৌফিক দান করেন ওয়াহরুদ আওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওয়াসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু